তুমি খাবে যায় না আমি গাল মারি না বেলে সেই পিডন পিট মহাল গাল বেচা আছে তাই চল মসজিদে আমি নামাজ করে যাব সময় তো হয়ে গেল আমি এখন মসজিদে যাই এ মাছ তো দিন গাল বেচিস কি আমার

আমার নামাজ সময় হয়েছে এখন আমি মসজিদে যাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ

কি হয়েছে তো ডাঙ্গা বেঁচে আমি হাত কাপ পেনছে ডাঙ্গা বেঁচে আমি হাত কাপ পেনছে তো নামাজের টাইমে ভাই আমাদের হাতটা ভালো করে দেন রাস্তা মাফ করে হ্যাঁ, দিছে আমাদের ভুল মাফ করে আল্লাহ রাস্তা মাফ করে যাই নামাজ পড়ে তাক আল্লাহ সময়ে সকল ভাইরা নামাজ পড়বেন আল্লাহ হেফাজত করবেন চলো ভাই আমরা দুই রিকাত নামাজ পড়ি যাই